Hello everyone welcome to my channel আমি পলাশ আর তোমরা দেখছো four nine four four miles Christmas time আমি বেরিয়ে পড়েছি সকাল সকালই এটা একটা শপিং ফ্লক হতে চলেছে তুমি বলতে পারো বাট uh, আমার জন্য নয় অন্য কারোর শপিং আর কী শপিং করবো সেটাও তোমাদের দেখাবো চালা সো প্রিয়াঙ্কা জয়েন করেছে আমার সাথে তো ওর জন্যই কিছু শপিং করতে হবে হাই গাইস আই প্রিয়াঙ্কা আমি জাস্ট স্টুডেন্ট ভিসা এসেছি London few days back so let's see will be getting to know more in the blog okay ওর জন্য আজকে আমরা কিনতে এসেছি বালিশ কম্বল আর বালিশ ডুবেট ডুবেট কভার আর কি লাগবে বেড কভার প্রবাবলি তো যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখন ওর জন্য তো লেট সি তো আমরা আর্গোসে এসছি দেখি আর্গোসে যদি পাওয়া যায় ওয়েল অ্যান্ড গুড না হলে উইলকোতে যাবো সার্চ হ্যাঁ, তুমি সার্চ করো ডাইরেক্ট লিখো না তোমার লাগবে টেন টকের তো টেন টকের এটা টেন পাউন্ডসের একটা আছে ইলেভেন পাউন্ডসের একটা আছে টেন এটা okay duvet and pillow set let's go for this option আমরা দেখলাম বাট uh, আরেকটা দোকানে দেখে নিই সেখানে কি কি আছে উইলকো আছে একটা সামনে উইলকোতে দেখি যদি উইলকোতে ঠিকঠাক না পাওয়া যায় then will back to Argos little এখানে ব্রেড তবে যা যা পাওয়া যায় আর কি ফল সবজি গ্রসারিজ মোটামুটি এক্সচেঞ্জ মলের মধ্যে দোকানপাট বন্ধ বাট দু একটা দোকানপাট খোলা আছে আমরা সকাল সকাল ভোরবেলা কাক ভরে বেরিয়েছি বেরিয়ে মলে চলে এসেছি বাট আমার মনে হয় যে যেটার জন্য এসেছি সেটা পেয়ে যাবো উইল করে যদি খোলা থাকে then we are good soft pillow case না না না তুমি স্যাটিন চাইছিলে না স্যাটিন নয় these are teddy fleece these are towels ওইদিকে আছে ডুভেট এদিকে এসো এই অফার নেই তো অফার নেই হ্যাঁ এই দেখো এখানে ডাবল টপ দাম হচ্ছে নাইনটিন আর কিনটা তো টোয়েন্টি থ্রি যেখানে তোমার কোথায় গেলে এইট সেভেন্টিন এইটিন ছিল হ্যাঁ সেভেন্টিন এইটিন ছিল ওখান থেকে তাহলে নিয়ে তুমি এগুলো দেখো বেডশিট দেখো লোকগুলো ভাবছে এরা কারা সকাল সকাল সেল সেল চলছে বলে সকাল সকাল ভোরবেলা বেরিয়ে চলে এসছে সকালবেলা ঘুম থেকে উঠতে এসে অনেক সকালে ওকেও আমাকেও তাই ঢুলছি দুজনে মোটামুটি রাস্তায় চলতে চলতে তো কোস্টাতে এসছি একটা কফি নিয়ে নেবো চলে এসছে আমাদের কফি কফি শেষ তো এটা বিনে যাচ্ছে আমরা এখন শপিং যাচ্ছি প্রাইমার্টে যাচ্ছি তো তোমরা সেটিউন থাকো আর দেখো যে কীরকম very comfortable uh, আচ্ছা অফে চলছে থার্টিন থাউজেন্ড eh? কত করে এগুলো দু পাউন্ড করে এগুলো বাট এগুলো তোমার যখন ফাইনালাইজ হয়ে যাবে রুম দেন কেনা বেটার এখন কেনার কোনো মানে হয় না দামটা দেখো কত এটার এটা 8 পাউন্ডস টু পিস পিস কিন্তু এটা মনে হয় তোমাকে ওই দু একদিন পরে আরও পাতলা হয়ে যাবে দেন দুখানা একসাথে করে পিলো কেসে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে না এটা ফরটিন পাউন্ডস তাহলে কভার এখান থেকে নিয়ে নাও কভার হুম নিয়ে নাও প্রিয়াঙ্কার একটা প্লেট লাগবে তো দেখছে একটা প্লেট এইগুলো দেখো এইটা একটু বড় একটু কানা মতো আছে দেন মানে জিনিসপত্র রাখতে পারবে ধরবে জিনিসপত্র আর কি ওটা তোমার ট্রে ওটা প্লেট নয় ঠিক বোল লাগবে ছোটো এগুলো একটা বল নিয়ে রাখতে পারো যদি স্যুপ টুপ খেতে হয় ডান আমাদের এখন শপিং হয়ে গেছে শপিং করে নেওয়ার পরে আমরা এখন আমাদের আমার বাড়ি যাচ্ছি তো চলো ওর বাড়িতে ফাইনালি এগুলো পৌঁছাতে হবে কারণ অনেকটা ভারী নয় বাট অনেকটা জায়গা নিয়ে আছে তো লেটস গো আমরা এখান থেকে বাস ধরবো থ্রি সিক্সটি সিক্স ওর বাড়ির কাছে ডাইরেক্ট পৌঁছবো যে বিল্ডিংটাতে থাকে সেটাতে আমরা ঢুকেছি তোমরা দেখতে পাচ্ছ মানে rise posh flat so guys this my kitchen আর আমি এখানে পলাশদার জন্য কফি বানাচ্ছি এটা আমার ব্যালকনি এটা আমার এখানে আমি দাঁড়িয়ে আমার স্ট্রেস রিলিভ করি আর দিস ইজ টিমস রিভার আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি please do like and subscribe stay tune দেখা হচ্ছে পরের ভিডিওতে